আবেগের বশীভূত হয়ে যদি ইচ্ছাকৃতভাবে শরীর নাপাক হয়ে যায় এমত অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায় কিন্তু পাক হওয়ার ইচ্ছা শক্তি নাই প্রয়োজনে সালাত আদায়ই করব না এরকম মানসিকতা হয় এমত অবস্থায় যদি সালাত আদায় করি নাপাক শরীরে তবে সালাত আদায় হবে কিনা ভাইরা আমার গোসল ফরজ হয়ে গেছে বীর্যপাত হয়ে গেছে এরকম যদি হয় তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে না এই জন্যই তখন আমি আলোচনায় বলেছি মুসলমান কখনো ভীরু কাপুরুষ ভীতু কিসিমের হতে পারে না মুসলমান সবসময় সাহসী হবে মুসলমানের ভিতরে কর্মচঞ্চলতা থাকতে হবে মুসলমান সবসময় কর্মতৎপর থাকতে হবে অলস হতে পারবে না আপনার গোসল ফরজ হয়েছে তাহলে আপনার এখন পানিতে ডুবে পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ার মতো ওইরকম আপনার সৎ সাহস থাকতে হবে এখন যদি ভিতর ডিম হম আপনি ওরে বাবা পানিতে কে যাবে এখন শীতের দিন ঠান্ডার দিন বা মানুষে কি বলবা ঝামেলা কষ্ট এই অলস মানুষ কিভাবে জান্নাতে যাবে ভাই এত বড় জান্নাত আল্লাহ তালা দিবেন অলসতা করলে কিভাবে পাবেন এই জন্য গোসল ফরজ হলে গোসল করতে হবে গোসল করা ছাড়া ফরজ গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে না ভাইরা আমার কিন্তু কখনো যদি কারোর মধ্যে যৌন চিন্তা এটা আসার কারণে তার ভিতরে তরল পদার্থ তার থেকে যদি বের হয় পানির মতো হালকা আঠালো তাহলে এটার কারণে গোসল ফরজ হবে না এটার কারণে অজু ভাঙবে কাপড় লাগলে কাপড় যেখানে লাগছে সেই জায়গাটা ধুয়ে আপনি নামাজ পড়লে অজু করে নামাজ হয়ে যাবে আর যদি বীর্যপাত হয়ে যায় যেটার পরে আপনার শরীর নিস্তেজ হয়ে গেছে এরকম বীর্যপাত যদি হয়ে যায় চূড়ান্ত বীর্যপাত তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ আর ফরজ গোসল করা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না নামাজ পড়তে হবে এখন আপনি যদি মনে করেন যে না এখন অলসতা করি পড়বো না তাহলে আল্লাহ তালা জাহান নাম কেন বানাইছেন জাহান নাম কেন বানাইছেন জাহান নামে কিছু লোককে দেওয়া লাগবে কি লাগবে না তো এই তো যারা সামান্য একটু গোসলের ভয়ে নামাজ বাদ দিয়ে দিবে তো আল্লাহ তালা তো এই সমস্ত লোকদের জন্যই জাহান নাম রাখছেন আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস অন্তরে ধারণ করার তৌফিক দান করুন সৎ সাহস করবেন তো ইনশাল্লাহ জি